হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির পিএইচজিতে প্রথম দিনগুলো কেমন কেটেছিল তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন প্রতিদিন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন no puedo estar más orgulloso de todo lo que va a volver porque es nuestra casa, porque así se lo, se lo prometí a mis... দৃশ্যটা দূরতম কল্পনাতেও ছিল না বার্সেলোনা সমর্থকদের লিওনেল মেসি অনুশীলন করছেন অন্য কোনো মাঠে অন্য একটি ক্লাবের হয়ে এমন কিছু সহ্য করাও তো অসম্ভব ছিল তাদের জন্য কিন্তু কি আশ্চর্য কল্পনার অতীত ব্যাপারটি এখন বাস্তব বার্সেলোনা সমর্থকেরাও দৃশ্যটি সহ্য করতে পারছেন আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই কাল পিএসজিতে প্রথম অনুশীলন করলেন Messi Neymar Ramos Mbappe Di Maria তাকে প্রথম দিনই আপন করে নিয়েছে কেবল অনুশীলনেই মেসি সিরিয়াস ছিলেন না নতুন কর্মক্ষেত্রে প্রাথমিক ইমেজ প্রতিষ্ঠাতেও সচেষ্ট ছিলেন আর্জেন্টাইন তারকা নতুন ক্লাব নতুন মাঠ নতুন পরিবেশ মানিয়ে নিতে তো অসুবিধা হওয়ারই কথা সে কথা চিন্তা করেই কিনা গতকাল দুই ঘন্টা আগেই নাকি পিএসজির অনুশীলনে হাজির হয়েছিলেন লিওনেল মেসি মেসি নিজেই বলেছেন পিএসজিতে এমবাপ্পে নেইমারদের সঙ্গে তার জোট বেঁধে খেলাটা এক ধরনের পাগলে ব্যাপার হবে পিএসজি যেন পাগলে কারবারের পশরা সাজিয়েই রেখেছে রামোস আর মেসি একসঙ্গে এক দলে খেলেছে এ দৃশ্য ফুটবল দুনিয়া কোনোদিন দেখবে ভেবেছিল এই তো গত মৌসুমে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মুখোমুখি হয়েছিল সেখানেও মুখোমুখি হয়েছিলেন রামোস আর মেসি রামোস চোখ রেখেছেন মেসির উপরে কোনোভাবেই যেন তিনি রক্ষণ ভাঙতে না পারেন ফুটবলীয় কায়দায় না হলে একটু বাঁকা পথে গিয়েও মেসিকে আটকানোর চেষ্টার কোনো ঘাটতি রাখেননি স্প্যানিশ এই তারকা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার দৈরত্বে যে রামোসের সঙ্গে মেসির কত লেগেছে তার কোনো ইয়ত্তা নেই দুজনেই তাদের ক্লাব ছেড়ে দিয়েছে এবং দুজনেই একই পথে মিশেছে এক মোহনায় পিএসজির ট্রেনিং সেন্টারে এক এক করে প্রায় সব সতীর্থদের সঙ্গেই দেখা করেছেন লিওনেল মেসি মিলিয়েছেন হাত কোচিং স্টাফদের লোকজনের সঙ্গেও কিছু সময় ব্যয় করেন তিনি বুঝে নেন সব কিছু পিএজির অনুশীলন নীতি কৌশল এসবই টেকনিক্যাল ডিরেক্টর ও কোচ মরিসিও পসেত্তিরও তো তার দেশেরই তাই রসায়নটা ভালোই জমার কথা তার সঙ্গেও কথা বলেছেন মেসি স্বদেশি Angel di Maria Leonardo Paredes আর মাওরো ইকারদের সঙ্গে চুটিয়ে আড্ডা মেরেছে প্রিয় বন্ধু নেইমারও বাদ পড়েনি তার সঙ্গে আড্ডা না হলে চলে নাকি ইতিমধ্যে পিএজি দুটি ম্যাচ খেলে ফেলেছে কিন্তু এখনও খেলেননি একটি ম্যাচও মেসি কারণস্বরূপ বলা হয়েছে কোপা আমেরিকা জেতার পর নাকি মেসি এ পর্যন্ত কোনো অফিসিয়াল ম্যাচ খেলেননি এবং কোনো অনুশীলনই করেননি তাই ফিটনেস পাওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে সেজন্য হয়তো আরও এক ম্যাচ কিংবা সামনে ম্যাচেই দেখা যেতে পারে লিওনেল মেসিকে সেখানেই আমরা দেখতে পারবো পূর্বের মতো লিওনেল মেসি এবং নেইমারের রসায়নটা আসলে আগের মতো মেলে কিনা তো সে অপেক্ষাতেই আমরা থাকলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ